করছি শুরু আল্লাহর নামে করছি শুরু এই আয়তের মধ্যে বলছে যে রুজির যত পথ আছে সমস্ত পথ আমি বের করে দেব তার আগের আয়াতে কি বলা হয়েছে যে তোমার পথ বের করে দেব কিসের পথ পথ কিসের পথ বের করে দেবে আল্লাহ আসা আর যাওয়া এই তো দুনিয়ার নেটে শোনা গো বন্ধগা কাল তুমি যাবে আজ আমি গেলে কাল তুমি যাবে নিস্তার নেই কোনো খান ভুলেও আমায় বেঁধে রাখে তারা ভুলেও আমায় বেঁধে রাখে তারা নিজ আচল জনে আজ আমাকে বিদায় জানালে কাল কেউ রাখিবে না স্মরণে আসা আর যাওয়া এই তো দুনিয়ার নিতে শোনো গো বন্ধুগণ আজ আমি গেলে কাল তুমি যাবে নিস্তার নেই ক্ষণ ভোলেও আমায় বেঁধে রাখে তারা নিজ আচল আপন মনে আজ আমাকে বিদায় জানালে কাল কেউ রাখিবে না মনে শ্রদ্ধেয় আজকের এই সম্মানিত সল্লিগণ ও পর্দার আড়ালে মা বোনেরা সমস্ত তারিফ ও প্রশংসা গুণগান সেই মহান রব্বুল আলমিনের জন্য যে মহান রব্বুল আলমিনের প্রশংসা মাত্রই আমরা বলি আলহামদুলিল্লাহ তিনারই প্রশংসা পরে পরে রাসুল করিম সাল্লাহ সাল্লামের ওপর শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহ আমিন তো খুব সংক্ষিপ্ত আলোচনা আজকে বক্তব্যের যে বিষয় সেটা হচ্ছে ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় বিষয়টা অনেক লম্বা ঘন্টা তিনেকের বিষয় বিষয়টা আমরা পার্ট ওয়ান টু থ্রি করে আলোচনা রাখব মানুষের পৃথিবীতে যত এবাদত আছে এবাদতের যত স্তর রয়েছে সমস্ত এবাদতের মূল বিষয় কিন্তু ইত্তাকুল্লাহ আল্লাহর প্রতি ভয় যদি কোনো মানুষের আল্লাহর প্রতি ভয় দিলে থাকে সমস্ত পাপের লিড মরে যাবে আর যদি আল্লাহর ভয় বলে এই বস্তুটা যদি আপনার আমার দিলে না থাকে সমস্ত পৃথিবীতে যত পাপ আছে সমস্ত পাপ করা আপনার পক্ষে আমার পক্ষে সম্ভব হবে কেননা আল্লাহর ভয় যদি দিলে থাকে তাহলে আপনি দাড়ি মারতে পারবেন পারবেন না মাল ওজন করছেন ডানে বামে তাকে দেখছেন মালিক তো নয় দে দাড়ি মেরে আর যদি আল্লাহর প্রতি ভয় থাকতো তাহলে দাড়ি মারতেও ভয় থাকতো মা বোনেরা ভালো করে শোনেন দুধে পানি দিবেন হিসাব করে দুধে পানি দিবেন হিসাব করে হালাল জিনিসকে হারাম করা ঘোষের কথা বাদ দেন আপনি ঘোষ তো ওরা তো কাফের ওরা তো বিনা হিসেবে জাহান্নামা যাবে যদি কালেমা না পড়ে যদি কালেমা না পড়ে ইমান যদি না আনে তাহলে তারপরে যদি তার আগে যদি মৃত্যু হয়ে যায় কালেমা পড়ার আগে আপনি একটা হিন্দু লোককে বলতে পারবেন না যে জাহান্নামি আমি সেটাও বলছি না যে একটা ঘোষ সরাসরি জাহান্নামে চলে যাবে আমাকে এইভাবে বলতে হবে যদি কাফেররা ইমান না আনে কালেমা না পড়ে তাহলে তো তার অবস্থা আলাদা তো ঘোষের ঘোষ পানি দিবে তা আপনার কি সে তো দিবেই তা তো বিনা হিসাবে জাহান নামে যাবে সে যদি কালেমা পড়ে মুসলিম না হয় আর আমরা তো জন্মগত মুসলিম হিসাব তো আপনার আমার হবে যার কারণে আমি বিষয়টা ধরেছি খুব হিসাব করে খুবই লম্বা বিষয় আমি পার্ট ওয়ান টু থ্রি করে আলোচনা রাখব তো এখন বিষয়টা হচ্ছে ভয়ের বিষয়টা হচ্ছে আল্লাহকে চিনার ওপর ডিপেন্ড করবে আপনার পাশে যদি কাবা শরীফের ইমাম সাহেব আসে এসে যদি বসে থাকে তা আপনি মুসলমান হিসাবে খুব বড়জোর তাকে সালাম করবেন মানে আপনি চিনেন না আপনি চিনেন না যার কারণে মুসলিম হিসাবে সালাম কালাম করবেন তার বেশি কিছু করবেন না আর যখন জানবেন যে এটা কাবার শরীফের ইমাম তাহলে বুঝতেই পারছেন কোথায় রাখবেন আর কোথায় কি খাওয়াবেন তখন কিন্তু খুঁজে পাবেন না ঠিক একই ব্যাপার আপনার ইউনিভার্সিটির একজন প্রিন্সিপাল এসে আপনার পাশে বসে আছে কিন্তু আপনি তো চিনেন না যখন চিনবেন যে আমার ইউনিভার্সিটি যে এখান থেকে আমি কোর্স কমপ্লিট করে চাকরি করছি সেখানকার একজন প্রিন্সিপাল যখন চিনবেন তখন তো আপনি কোথায় রাখবেন কি খাওয়াবেন সবচেয়ে ভালো ভালো খাবার ভালো থাকার ব্যবস্থা ঠিক তেমনি আল্লাহকে চিনতে হবে আগে আল্লাহকে চিনতে হবে ও জানতে হবে আল্লাহকে না চিনার জন্যই ভয়ের বিষয় কিন্তু আমাদের দিল থেকে সরে গেছে আল্লাহ তাবারাকতলা এই ভয়ের ব্যাপারে অনেক কথা বলেছেন তার আগে আমি একটা উদাহরণ দিব এটা গল্প মাত্র তারপরে আমার এই উদাহরণটাকে অ্যাপ্রোচ করে দিয়ে আমি কোরআনের আয়াতগুলা তর্জমা করব মাত্র দুইজন ছেলে জানেন যমজ ওরা চিন্তা করলো যে আমার দুই সন্তানকে জাদু শিক্ষা করব। হাদেশে না একটা গল্প জাদু শিক্ষা দেবো তা এক উস্তাদের কাছে নিয়ে গেছে যে আপনার এখানে আমার দুই সন্তানকে ভর্তি করে নেন তখন যে ঠিক আছে ভর্তি তো হবে তোর ওদের একটা পরীক্ষা না হবে পরীক্ষাটা কি দুই বালককে ডাকা হলো দুজনকে দুটো আপেল দেওয়া হলো দিয়ে বলা হলো যে আপেল দুটো আপন আপন দুজনেই বাড়ি যাবে যাওয়ার পরে দুজনেই ঘরে প্রবেশ করবে তারপরে আপেল দুটো কেটে আমার কাছে নিয়ে আসবে তা আপেল দুটো কেটে নিয়ে আসবে এটা খুবই সহজ কাজ কিন্তু উস্তাদ বলে দিলেন যে কেউ যেন না দেখে কেউ যেন না দেখে দুজনেই বাড়ি ঢুকলো দুজনের সমস্ত দরজা জানালা লাগানো হলো খাটের তলে ঢুকলো লেপের লেপ চাপা দিল কলসির ভিতরে ভিতরে হাত দিয়ে বা বালতির তে পানি নিয়ে তার ভিতরে হাত দিয়ে অস্ত্র নিয়ে আপেল একজনে কাটলো সে দেখছে কেউ তো দেখতে পাচ্ছে না আর একজন একই কাজ করেছে কিন্তু একটা কথা মনে পড়েছে কেউ যেন না দেখে ফলে সে কাটতে পারলো না চলে এলো দুজনেই আসার পরে ওস্তাদকে বলল যে একজন কাটা আপেল নিয়ে আসলো আর একজন বলছে তুমি কাটতে পারো কেন তুমি কিভাবে আপেল কাটলে বলে আমি বাড়তে গেলাম দরজা জানালা লাগালাম খাটে তলে ঢুকলাম ঢুকে একটা বালতিতে পানি নিয়ে বালতির ভিতরে আমি আপেল কেটেছি কেউ দেখেনি আরেকজনের জিজ্ঞাসা করা হলো তুমি কেন আপেলটা কাটতে পারো নি বলে আমি একই কাজ করেছি কিন্তু আপনি একটা বলেছেন যে কেউ যেন না দেখে আমি ভাবলাম এখানে তো কেউ নাই কিন্তু আল্লাহ যে দেখছে ওই আল্লাহ দেখছে এই কথাটা আমার মনে করলো তাই আমি আর আপেলটা কাটতে পারিনি ওস্তাদ বললেন তুমি পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছ তুমি এখানে চান্স পেয়েছ একজন আপেল কেটেও পরীক্ষা উত্তীর্ণ হতে পারলো না আর একজন না কেটে পরীক্ষা উত্তীর্ণ হলো সেই আপনার কাজে যুক্ত হলো এটা আপনাদের একটা বোঝানোর জন্য কেবলমাত্র বললাম এবার এটাকে আমি অ্যাপ্রোচ করে দিয়ে কোরআন আর আয়াত ফিট করছি বিসমিল্লাহ মহারব্বুল আলমিন এই পবিত্র কালামের মধ্যে ঘোষণা করে দে বলে দিয়েছেন আমার প্রতি যে ভয় প্রদর্শন করবে আমার প্রতি যে ভয় প্রদর্শন করবে তার আমি পথ বের করে দিব ওয়ার যুগো মিন হাইসুলা তাহসাবু অমায়াতা ওয়াক্কাল আল্লাহ হাসবো মহান আল্লাহ এই আয়তের মধ্যে বর্ণনা করেছেন যে আয়ার জুকো মিন হাইসুল্লাহতাসেব তার নেক্সট আয়াতে বলছে অয়ার জুকুমিন হাইসুলা তাহসবু অমায়াতা অক্কাল আল্লাহ ফাওয়া হাসবু যদি কে আমার প্রতি ভয় প্রদর্শন করে আর একটাই শর্ত আমার প্রতি যদি তাওয়াক্কল করে ফাওয়া হাসবু আমি তার জন্য যথেষ্ট হয়ে যাব আর তার রুজির যত পথ আছে এর আগের আয়াতের পথের কথা বলেছে রুজির যত পথ আছে সমস্ত পথগুলো আমি খুলে দেব সে তার দিয়ে আসবে না রুজি কিভাবে বাড়িতে ঢুকছে তার দিয়ে আসবে না রুজি কিভাবে তার বাড়িতে প্রবেশ করছে এই আয়াতের অনেক ব্যাখ্যা আছে মনে করুন একটা একটা ধরুন একটা BA pass M A pass ছেলে ডিগ্রি হাসিল করে মাঠে ঘাটে তো খাটতে জানে না কি করবে বেকার ঘুরে বেড়ছে কাজ কাম নাই রুজি রোজগারের পথ সে খুঁজে পাচ্ছে না এই আয়াতকে যদি কেউ ওই যুবক ফলো করে আল্লাহ তাবারকতালা বলছে যে আমার প্রতি যদি কেউ আল্লাহ আমার প্রতি যদি কেউ তাওয়াকুল করে তাহলে কি হবে হওয়া হাসবু আমি তার জন্য যথেষ্ট হয়ে যাব সেই ছেলেটা যদি আল্লাহর প্রতি তাওয়াক্কল করে আল্লাহর প্রতি ভরসা করে যদি আল্লাহকে ভয় করে দুনিয়া করে আল্লাহ বলছে তোমার যে রুজির জন্য তুমি কী কাজ করবা কাজের জন্য তুমি খুঁজে বেড়াচ্ছ তোমাকে কাজ আমি ঠিক বাতলিয়ে দেবো তোমাকে কাজ আমি বের করে দেব রুজির পথ বের করে দেব আর রুজি কিভাবে তোমার বার্তা আসবে তোমার মাথাতেই আসবে না তারপরে যে চূড়ান্ত বাক্য যেটি তারপরে যে চূড়ান্ত কথা যেটি ইন্নাল্লাহাবালুগ আমরি নিশ্চয় তার কার্য সমাধান করেই ছাড়বে আল্লাহ বলছে কথা নিশ্চয় তার কার্য মানে আল আপনার মনের ইচ্ছাটা আল্লাহ তবরকতলা পূরণ করেই ছাড়বে মনের তো ইচ্ছা মানুষের অনেকই থাকে তো ইচ্ছাটা হতে হবে সামঞ্জস্য আপনি মনে করবেন যে আপনি পাঁচতলা বিল্ডিং আমার হোক আমার একশো বিঘা জমি হোক এমনটা নয় আপনি যেমন ব্যক্তি বিশেষ আপনি ব্যক্তি বিশেষভাবে আপনাকে চাইতে হবে আপনার ইচ্ছাটা আল্লাহ তবরকতল এখানে বলছে ইন্ন আল্লাহ বালিগু আমরি নিশ্চয় আল্লাহ তবরকতল তার কার্য সমাধান করেই ছাড়বে তার মনের ইচ্ছা পূরণ করেই ছাড়বে কথাটা কার আল্লাহর কথা আর আপনি বলছেন অভাব মিটছে না অভাব যায় না কি করব খুঁজে বেড়াচ্ছি রাত দিন তাস খেলবে রাত দিন বিড়ি খাবে রাত দিন বেনামাজি সাজবে রাত দিন পেচ্ছা ফিরে পানি নেবেন না আপনি ধর্ম থেকে অনেক দূরে দূরে চলে যাবেন আর আপনার রুজি কুকুর শিগালকে যেমন রুজি আল্লাহ দেয় আপনাকে তেমন দেবে রুজি তো হিন্দুদেরকেও দিচ্ছে বেধর্মকে দিচ্ছে আপনাকে তেমন দেবে কিন্তু পবিত্র রুজি এবং রুজির মধ্যে যেটা মজা আছে রহমত আছে সেগুলো আপনাকে আল্লাহ দেবেন না আল্লাহ আপনাকে ধ্বংস করবেন এ দুনিয়াতে এবং আখেরাতে পরের আয়তাল্লাহ আল্লাহ বলছেন অমায়াত্তাকিল্লাহা মহান আল্লাহ বললেন তোমার চলার পথে যে কঠিন কঠিন অবস্থা এসে যাবে সেই কঠিন কঠিন অবস্থাগুলোকে মহান আল্লাহ সহজ করে দেবেন অমায়াত্তাকিল্লাহা ইউ কাফির আনহ অমায়াত্তাকিল্লাহা ইউ কাফির আনহুম ওয়া ইউজিমলাহু আজরা মহান আল্লাহ বললেন যদি আমাকে কেউ ভয় করে দুনিয়ায় চলে তাহলে কি হবে তার জীবনের সমস্ত গুণাখাতাকে মাফ করে দেওয়া হবে আর ওই পাপগুলাকে কি করা হবে নেকির দ্বারা বদল করে দেওয়া হবে এখানে দুটো আয়তের ব্যাখ্যা যে আপনি মনে করেন যে এক আপনি ওই দেবকুণ্ড দিয়ে যেতে আপনাকে ভয় লাগছে ওখানে আপনার সূত্র আছে বড়া যেতে ভয় লাগছে আপনাকে সূত্র থেকে মেরে দিবে আপনি অ্যাকচুয়ালি সত্যিকার যদি ভালো লোক হন আর আল্লাহর প্রতি ভয় ভীতি নিয়ে সমস্ত কাজ যদি পাই টু পাই মেনে চলেন আল্লাহ এ আয়তে বলছে অমায়াত্তাকিল্লাহা এজ আল্লাহমিন মিন ইসরা আল্লাহ বলছে তোমার ওই চলার যে ভয় করছো ওই চলার পথগুলা আমি সহজ করে দেব আপনার এগিয়ে মারতে পারবে না মানে পথগুলা কঠিন কঠিন পথগুলাকে আল্লাহ তবরকতলা সহজ করে দেবেন অমায়াত্তাকিল্লাহ ইউকা ফিরানহু ওয়াই আল্লাহ এই আয়তে বলছে যে তুমি যদি আমাকে ভয় করে চলো তোমার জীবনের সমস্ত গুণাকে মাফ করা হবে আর ওই পাপগুলা নেকির দ্বারা পরিবর্তন করে দেওয়া হবে সোরাফুর কান আয়াত নম্বর সত্তর সেখানে বলা হয়েছে যে কেউ যদি তৌবা করে ইমানে ইমান নিয়ে আসে আমলে সলে করে তাহলে তার পূর্বের সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে আর কি করা হবে ওই পাপগুলোকে আপনার নেকি দ্বারাই বদল করে দেওয়া হবে তাহলে একাধিক এক এক আয়াতে একাধ রকমের কথা আল্লাহ তাবারাকরা বলেছেন ইত্তাকুল্লাহা ইত্তাকুল্লাহিন কুন্তু মুমিনিন তোমরা যদি মমিন হও তাহলে আল্লাহকে ভয় করো ফাত্তাকুল্লাহ তুম তোমরা যথাসাধ্য আল্লাহ তাবারাকতাল্লাহকে ভয় করো বিসমিল্লাহির রহমানির রহিম وأما من خفى مقام ربه ونهى نفسه عن الهوى فإن الجنة هي الموى মহান আল্লাহ এই মধ্যে বর্ণনা করেছেন আমার সামনে দাঁড়ানোর যারা ভয় রেখেছে অনাহা নফসি আনিল হাওয়া এবং যখন চলবে চলার পথে অনেক পাপ চলে আসবে সে পাপ থেকে যখন তার অন্তাকে অন্তর থেকে সে পাপকে ঘৃণা করবে তো লাভটা কি হবে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া মহান আল্লাহ এই আয়তের মধ্যে বলে দিয়েছে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া অবশ্যই জান্নাতি হবে তার ঠিকানা মহান আল্লাহ বললেন দুইখানা তাকে জান্নাত দিব অলিমান খাফা মাকামা রব্বিহি জান্নাদান মহান আল্লাহ বললেন আমাকে যারা ভয় করে চলবে তার জন্য দুই দুইখানে জান্নাত রেডি করা আছে কখন জান্নাত বললাম দুইখানা একখান জান্নাতই তো মানুষ পুরাতে পারবে না আল্লাহ সুর রহমানের ছিচল্লিশ নম্বর আয়তে বলছে অলিমান খাফা আমার রব্বিহি জান্নাত আল্লাহ তবরকতলা বলছে যে তাকে দুইখানা জান্নাত দেওয়া হবে দেখুন লাভ কি হলো আল্লাহকে ভয় করলেন সামনে পাপ চলে এলো পাপটা রুখে দিলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া বলছে তাকে জান্নাতে মাওয়া দেওয়া হবে তাকে জান্নাতের মাওয়া দেওয়া হবে তাকে তাহলে আল্লাহর ভয়ে দুনিয়া করলে কেমন অবস্থা হবে চিন্তা করেন বানে ইসরায়েলের তিন যুবক বানে ইসরায়েলের তিন যুবক আপনার রাস্তা দিয়ে যাচ্ছেন যেতে যেতে ভ্রমণে যাচ্ছে ভ্রমণে যেতে যেতে ঝড় এমনভাবে আপনার মেঘ উঠেছে আকাশে আর এমন ঝড় উঠেছে আকাশে সে ঝড় ঝাপটায় রাস্তায় চলা মুশকিল তারা তিন যুবক করল কি আপনার একটা পাহাড়ের গুহাতে আশ্রয় নিলেন পাহাড়ের গুহাতে আশ্রয় নিলেন নেওয়ার পরে এমন একটা ঝড় ঝাপটায় একটা প্রকাণ্ড পাথর এসে গুহার মুখটা আপনার আটকা পড়ে গেল তিন যুবক এমনভাবে চেঁচামেচি শুরু হয়ে গেল মহারাব্বুল আলমিন এই হাদিসের মধ্যে বর্ণনা করেছেন নবী করিম সাল্লা সাল্লাম তার আগের একটি হাদিসের মধ্যে বলেছেন একুল আইনা নীলা তামাশাহ মান্নার আইনুন বাকাত মিন খসিয়াদিল্লাহ মহানবী সাল্লাহ সাল্লাম বললেন যে চক্ষু আল্লাহর ভয়ে কান্না করে সেই চক্ষু যে চক্ষু আল্লাহর ভয়ে কান্না করে ওই চক্ষু জাহান নাম স্পর্শ করবে না পরের হাদিসটা রসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন ওই যে বান ইসরায়েল তিন যুবক যখন গুহার মধ্যে আপনার আটকা পড়ে গেল গুহার মধ্যে যখন আটকা পড়ে গেল তারা ভাবলো আজকে আমাদের জীবন্ত কবর জীবন্ত কবর আর আমরা বেরোতে পারবো না তার মধ্যে এক ব্যক্তি এক বন্ধু বললেন ভাই আপনি নৈরাশ হয়েন না আপনি করেন কি আল্লাহর কাছে দোয়া করেন জীবনে এমন একটা পাপ কাজ বা নেকির কাজ করেছেন আল্লাহর কাছে দোয়া করেন ওই দোয়ার বদলে এই পাথর খণ্ডটি হটে যাবে এক ব্যক্তি হাত তুলে দোয়া করতে লাগলেন রব্বুল আলমিন আমি ছাগল চড়াতে যেতাম আর ছাগল চড়ানোর পর দুধ দহন করে আমার পিতামাতাকে খাওয়াতাম ঘটনা করবে বহুদূর ঘটনাক্রমে বহুদূর ছাগল চড়াতে চড়াতে চলে গেলাম আসতে আমার দেরি হয়ে যায় যাওয়ার পরে দুধ দহন করে দুধের বাটি নিয়ে গিয়ে পিতা মাতার কাছে গেলাম আব্বা মা দুজনেই ঘুমে গেছে আল্লাহ গো আমি ওই দুধের বাটিটা সারা রাত নিয়ে দাঁড়িয়ে থাকলাম আর আমার ছোট্ট ছোট সন্তানগুলা বলছে আব্বা আব্বা বলে চিৎকার করছে দুধ খাওয়ার জন্য কিন্তু আমি আমার বাচ্চাদের দুধ খাওয়াতে চাইলাম না যতক্ষণ না পর্যন্ত আমার আব্বা মাকে না খাওয়াবো ততক্ষণ পর্যন্ত আমার সন্তানকে খাওয়ানোর চেষ্টা করলাম না আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই গুহা থেকে আপনি বাঁচিয়ে দিন মহান আল্লাহ করলেন কি খট করে তিন ভাগের এক ভাগ আপনার পাথর খণ্ডটি সরে গেল আলো দেখা যাচ্ছে কিন্তু বেরোনো যাব না দ্বিতীয়জন হাত উত্তোলন করলেন রব্বুল আলমিন আমার কাছে একজন অসহায় গরিব মানুষ কাজ করতেন কাজ করতে করতে অর্ধ দিনের বা এক দিনের মাইনে না নিয়ে মুজরি না নিয়ে সে চলে যায় আর ওই মুজরিটাকে আমি তুলে বাড়াতে রাখলাম বাড়াতে বাড়াতে একটা মাঠ পরিমাণ অনেকগুলো ছাগল অনেকগুলো দম্বা ভরে গেল ঘটনাক্রমে একদিন আসলেন সেই ব্যক্তি এসে বলছে ভাইজান আপনার কাছে আমি একদিনের মজুরি টাকা পাবো একদিনের টাকা পাবো বা অর্ধ দিনের কাজ করার মজুরি আপনার কাছে পেয়ে যাব তখন ওই মালিক বললেন যাও এই ছাগলগুলা সবই তোমার নিয়ে চলে যাও বললেন ভাই এতটা জিনিস তো আমার নয় সামান্যতম মজুরি আপনার কাছে টাকা পাই বললেন না আল্লাহর আল্লাহকে ভয় করেছিলাম আর আল্লাহর ভয়েই তোমার তোমার টাকা তুলে বাড়াতে থাকলাম বাড়াতে বাড়াতে এতটা পরিমাণ তোমার হয়ে গেছে সব নিয়ে তুমি চলে যাও আল্লাহ গো তোমার সন্তুষ্টর জন্য যদি এ কাজ আমি করে থাকি তাহলে এই পাথরের খণ্ডটি হটিয়ে দাও মহান আল্লাহ খট করে তিন ভাগে দুই ভাগ সরে গেল কিন্তু তাও বের হতে পারা যাবে না আলো দেখা যাচ্ছে বাতাস আসছে কিন্তু বের হতে পারা যাবে না তৃতীয়জন হাত তুললেন রব্বুল আলামিন আমার চাচাতো বোন দেখতে খুব সুন্দর ছিল কিন্তু আমার মনের ইচ্ছাটা পূরণ করার জন্য অনেক চেষ্টা করেছিলাম কিন্তু ঘটনাক্রমে অভাবের তাড়নায় আমার চাচাতো বোন আমার কাছে আসে বলে ভাই কিছু দীর্হাম তোমার কাছে ধার চাই ওই সময় ওই সুযোগে আমি বললাম তোমাকে কিছু দীর্হাম দেওয়া যাবে কিন্তু তোমার সঙ্গে খারাপ আচরণটা আমার করতে দিতে হবে বলে ঠিক আছে তাই হবে তাই একদিন একদম নিরিবিলি জায়গায় চলে গেলাম যাওয়ার পরে দুজনে উলঙ্গ হয়ে গেলাম উলঙ্গ হয়ে যাওয়ার পর আমার আমার চাচাতো বন্ডির চোখ দিয়ে ঝড় ঝড় করে পানি পড়ছে এর আগে যে হাদিসটা পড়লাম ইয়াকুল আইনা নিলা তামাসাহু মান্নার আইনুন বাকাত মিন খসিয়াতিল্লাহ বোন এখন তো আনন্দ করার সময় তোমার চোখে কেন এইভাবে পানি পড়ছে বললে তুমি জানো না এইখানে কয়জন আছে বলে দুইজন আছে বলে না এখানে দুইজন নাই আমার কাছে দুইজন ফেরেস্তা আছে তোমার কাছে দুইজন ফেরেস্তা চারজন ফেরেস্তা আছে তুমি একটা আমি একটা ছয়জন আছি আল্লাহ স্বয়ং এই কাজটা দেখছেন সাতজন এখানে উপস্থিত আছে তুমি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো এই কাজ কখনো করা যাবে না তখন বলছে রব্বুল আলমিন আল্লাহ তোমার ভয়ে এ কাজ আমি করে নি সঙ্গে সঙ্গে চলে এলাম আল্লাহ গো এই পাথর খণ্ডটি আপনি সরিয়ে দেন রব্বুল আলমিন খট করে পাথর খণ্ডটি আপনার সরে গেল তিন বন্ধু ওই পাহাড় থেকে আপনার চলে এলেন বের হয়ে এলেন এর আগে যে হাদিসটা বললাম ইয়াকুল আইন আনেলা তামাসাহ মান্নার আইনুন বা কাতমিন খসিয়াদিল্লাহ অনেক লম্বা লম্বা কথা আমি খুব তাড়াহুড়া করে কথাগুলো বলছি কেননা সময়ের একটা দাম আছে সময় শেষ করতে হবে সময় তাও পার হচ্ছে তো ঘটনা হচ্ছে যে এই হাদিসটা বলছে যে তিনজন যুবক যেভাবে আটকা পড়েছিল যে তার জীবনের একটা ভালো কাজ আল্লাহর কাছে পেশ করো পেশ করে আল্লাহর কাছে ক্ষমা চা আল্লাহ ক্ষমা করবে আচ্ছা বলেন তো আপনার বয়স তো ষাট বছর হলো আপনার কাউরি বয়স তো সত্তর কাউরি পঞ্চাশ আপনার জীবনের এমন একটা বিপদে পড়লেন আপনি বাইরে গেলেন কোথাও বিপদে পড়ে গেলেন এর বিপদে পড়লেন যে এমন একটা কাজ আপনি করেছেন সেই কাজটা আল্লাহর কাছে পেশ করেন আপনার জীবনে কিছু ভালো কাজ করেছেন কি না করেননি সারা জীবনটা যদি খারাপ কাজ করবেন তো কী করে হবে তো আপনার জীবনে এমন একটা ভালো কাজ সেই কাজটা আল্লাহর কাছে পেশ করেন পেশ করার পর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তবরকতলা আপনাকে বিপদ থেকে বাঁচিয়ে দেবেন এরকম আছে কি আপনার জীবনে লাইফে ভালো কাজ কিছু আছে না নাই নিশ্চয়ই থাকবেই তো মানুষের জীবনে কিছু না কিছু একটা ভালো কাজ থাকবেই সে ভালো কাজটা পেশ করে আল্লাহ কাছে বিপদের সময় দোয়া করলে আল্লাহ তাবারকতলা উদ্ধার করবেনই যে হাদিসটা বললেন আইন আইনান ইলা তামাসহমান্নার আইনুন বাকাত বিন খসিয়াতিল্লা বলছে যে ওই চোখ জাহান্নাম স্পর্শ করবে না যে চক্ষু আল্লাহর ভয়ে কান্না করে সারা পৃথিবীতে যত আটলান্টিক মহাসাগর বড় বড় সাগর উপসাগর আছে সমস্ত সাগরের পানি যদি আপনার জাহান নামে ফেলে দেওয়া হয় সমস্ত জাহান নামের সমস্ত সারা পৃথিবীর তিন ভাগ স্থল তিন ভাগ জল যদি সব জাহান নামে ফেলে দেওয়া হয় সেই জল আপনার বাষ্প হয়ে উপরে উঠে আসবে জাহান নামের এক বিন্দু আগুন নিভানো যাবে না কিন্তু এই হাদিস প্রমাণ করছে যে চোখের এক ফোঁটার পানির ফেলার কারণে জাহান নামে আগুন নেভে যাবে তো কে কদিন কেঁদেছি বলেন তো আল্লাহর ভয়ে জাহান নামের ভয়ে কবরের ভয়ে মরে গেলে কি অবস্থা হবে কদিন আমরা কান্না করেছি করেছে কি করিনি হয়তো জন্য করতেও পারেন তো যাই হোক এর পরে থেকে আগামী জমায় এখান থেকে আমার বক্তব্য ইতি টানছি এরপর থেকে পার্ট টু আবার শুরু হবে আল্লাহর কাছে দোয়া করব রব্বুল আলমিন যেন আমরা আল্লাহর ভয়ে দুনা করতে পারি আল্লাহর ভয়ে যেন আমরা প্রত্যেকটা কাজ করতে পারি তাহলে হয়তো আমরা এই পাপ কাজ থেকে আমরা বেঁচে যাব আল্লাহ আপনি আমাদেরকে আপনার ভয়ে দুনা যেন আমরা করতে পারি সেই তোকে নেত করেন আমি